স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটা সাদা কলো ছবি ছাড়া আর কিছু নয় আমি এটাই দেখাতে চেয়েছি আপনাদের স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র কয়েকটা ইংলিশ ওয়ার্ড লেখা আছে এবং সাদা কালো একটা ছবি একটা মামুলি জিনিস সবাই হয়তো আপনারা চিন্তা করছেন যে এটা দেখানোর উদ্দেশ্য কি এটার কাহিনী আমি যদি বলি তাহলে আপনাদের চোখ কপালে উঠে যাবে এই যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিটার একটা ইতিহাস আছে এখানে লেখাটা একটু পড়ে দেখুন সেভ থাউজেন্ডস অফ লাইফস এটা হচ্ছে একটা এনএফটি আপনারা ইতিমধ্যে যারা অনলাইনে ক্রিপ্টো জগৎটা নিয়ে ঘাটাঘাটি করেন তারা এনএফটি সম্পর্কে অনেক কিছু শুনেছেন এই সাধারণ ছবিটা সাধারণ সাদা কালো ছবিটা এটা তৈরি করেছিল দক্ষিণ এশিয়ার ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে কাজ করে এমন একটা প্রতিষ্ঠান যার নাম হচ্ছে নুরা হেলথ উনিশশো সালে এটা তৈরি করা হয় এই ছবিটা তৈরি করা হয় তাদের অর্গানাইজেশনের জন্যে ফান্ড কালেকশনের উদ্দেশ্যে তবে অবাক হওয়ার মতো বিষয় যেটা দুই সালে এসে এই ছবিটাই বিক্রি হয় চার পয়েন্ট পাঁচ মিলিয়ন ডলার সমমানের ইথারিয়ামে একটু চিন্তা করুন চার পয়েন্ট পাঁচ মিলিয়ন ডলার সমমানের ইথারিয়ামে এই ছবিটা বিক্রি হয় আপনারা মিলিয়ন বিলিয়ন এই হিসাবটা একটু করে দেখবেন আমি এখানে করতে যাচ্ছি না করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা এটা যদি পারেন নিজেরা করে দেখবেন আর না পারলে গুগল থেকে একটু হেল্প নিয়ে নেবেন হেল্প নিয়ে করে দেখবেন চার পয়েন্ট পাঁচ মিলিয়ন যে ডলারটা এটা টাকায় কনভার্ট করলে কত হয় আমি এখন টাকার হিসাবটা বলছি না আমি এটা হিসাবও করতে যাচ্ছি না শুধু আপনাদেরকে বোঝাতে চাইছি কিন্তু আরও একটা মজার ব্যাপার হলো এই ছবিটা আমি এখন আপনাদের দেখাচ্ছি তার মানে কি ছবিটার মালিক আমি কোনোভাবেই না এই ছবিটার মালিক এখন আপনিও হতে পারেন আপনিও দাবি করতে পারেন গুগলে চাইলে আপনি যখন সার্চ দিবেন সেভ থাউজেন্ডস অফ লাইফ লিখে তখন এই ছবিটা আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমিও সেভাবেই ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি দাবি করতে পারি কিন্তু আমার মালিক হওয়ার জন্য কিছু কারণ দরকার আছে কারণটা আমি বলছি আপনাদের তবে তার আগে আরেকটা ছবি আমি দেখিয়ে আসি আপনাদেরকে এই ছবিটা একটু ভালো করে দেখুন তো এখানে কি দেখতে পাচ্ছেন আশা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মানুষ শুয়ে আছে একটা মাঠের মধ্যে এবং তার পাশ দিয়ে কিছু লোকজন হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে এই ছবিটার নাম হচ্ছে ক্রস রোড এটারও একটা ইতিহাস আছে আগের ছবিটার মতো খুবই সাধারণ একটা ছবি দেখে মনে হচ্ছে কিন্তু এটার একটা ইতিহাস আছে এটা এটা হচ্ছে একটা অ্যানিমেটেড এনএফটি আপনারা অনেক সময় অ্যানিমেশন দেখে থাকেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অথবা বিভিন্ন জায়গায় অ্যানিমেশন দেখেছেন এই এনএফটিটার দাম কত ছিল জানেন এই এনএফটিটাও দুই সালে বিক্রি হয় ছয় পয়েন্ট ছয় মিলিয়ন ডলারে ছয় পয়েন্ট ছয় মিলিয়ন ডলার এই এনএফটিটার বিশেষত্ব হচ্ছে এটা এমন একটা ছবি ছবিটা এঁকেছিলেন হচ্ছে মাইক উইঙ্কেলম্যান তার ছদ্মনাম হচ্ছে মানে এনএফটি জগতে তার ছদ্মনাম হচ্ছে বিপল তিনি এই ছবিটা এঁকেছেন এখানে দেখা যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঠের মধ্যে শুয়ে আছেন এবং রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছে কিন্তু কেউ তাকে দেখছে না তাকে গুরুত্ব দিচ্ছে না এই ছবিটাই দু সালে ছয় পয়েন্ট ছয় মিলিয়ন ডলারে বিক্রি হয় তাহলে চিন্তা করুন একটা এনএফটি কত মানে কোথায় নিয়ে যেতে পারে আপনি হয়তো ভাবছেন যে এটা এমন কি জিনিস যে এখান এখান থেকে আমি তো ইচ্ছা করলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি বা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারি তাহলে কি আমি এটা যে কোনো জায়গায় বিক্রি করতে পারবো এই দামে এবং রাতারাতি আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যেতে পারবো এইটা জানতে গেলে আমাদেরকে একটু বুঝতে হবে এনএফটিটা কি আমি আপনাদেরকে একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি একটু ধৈর্য ধরে দেখবেন কারণ এনএফটি শেয়ার করার কিছু কারণ রয়েছে আপনাদের সাথে এনএফটি আমি এই জন্য শেয়ার করছি যে আমি এখন চিন্তা করছি মাঝে মাঝে অনেক প্রতিষ্ঠান রয়েছে অনেক এনএফটি মার্কেট প্লেস নতুন নতুন নতুন আসছে যারা ফ্রিতে এনএফটি গিভওয়ে দিচ্ছে এখন সেটা ফ্রি একসময় সেটা তার মধ্যে কোনো একটা হয়তো এইরকম হয়েও বসতে পারে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব মাঝে মাঝে তাই তার আগে এনএফটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি আপনারা জানেন হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন বা যারা জানেন না তাদের জন্য আমি বলছি এনএফটির ফুল ফর্ম হচ্ছে নন ফানজিবল টোকেন আপনারা জানেন নন ফানজিবল টোকেন এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হচ্ছে এমন একটা টোকেন যার মধ্যে ছত্রাক জন্মাবে না এমন একটা প্রতীক এমন একটা সম্পদ যার মধ্যে ছত্রাক জন্মাবে না এটা হচ্ছে আক্ষরিক অর্থ তবে এনএফটির যে বিস্তারিত রয়েছে তার সাথে এটার কিছুটা মিল আছে এনএফটি হচ্ছে এমন সম্পদের এমন একটা ডিজিটাল চিত্র যেটা সহজে পরিবর্তন হয় না ছত্রাক আপনারা দেখে থাকবেন কোনো খাবারের উপর যখন ছত্রাক পড়ে খাবারটা কিন্তু রূপ পাল্টে যায় অন্যরকম রং হয়ে যায় অন্যরকম আকার হয়ে যায় ছত্রাকে সেগুলোকে নষ্ট করে ফেলে নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় অন্যরকম রূপ হয়ে গেছে এটা সংরক্ষণ করা হয় এমন একটা জায়গায় এনএফটিগুলোকে যেটা সহজে পরিবর্তন রূপ পরিবর্তন হবে না এই জন্যেই আমরা চাইলেই গুগল থেকে ডাউনলোড করে এই জিনিসটাকে বিক্রি করতে পারবো না স্ক্রিনে আপনারা এখন একটা নতুন ছবি দেখতে পাচ্ছেন একজন সুন্দরী ললনা তিনি দাঁড়িয়ে আছেন একটু দেখতে কিছুটা আর্ট আর্ট মনে হচ্ছে বা স্ট্যাচু মতো লাগছে বাস্তব ছবি যে নয় সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ এটা বাস্তব কোনো ছবি নয় এটা হাতে আঁকা একটা ছবি এটাও হচ্ছে মাইক উইঙ্কেলম্যান যার কথা আমি একটু আগে বললাম যার ছদ্মনাম হচ্ছে বিপল তিনি এঁকেছিলেন এই এনএফটিটা উনসত্তর মিলিয়ন ডলারে বিক্রি হয় এখন কেন আমরা তাহলে এটাকে গুগল থেকে ডাউনলোড করে আমরাও সেল করে আমরাও অনেক টাকা পয়সার মালিক হতে পারবো না তার একটা কারণ হচ্ছে এনএফটি হচ্ছে সেই সমস্যার সমাধান মনে করেন আপনি একটা ছবি আঁকলেন বা একটা ডিজিটাল কোনো অ্যাসেট তৈরি করলেন যেটা করে একটা সুন্দর ছবি এঁকে আপনি ফেসবুকে আপলোড দিলেন এবং সেখান থেকে অনেক মানুষ আপনার এই ছবিটাকে পছন্দ করলো এবং আপনার এই ছবিটা অনেক লাইক হলো অনেক শেয়ার করলো অনেকে পছন্দ করতে শুরু করলো কিন্তু দেখা গেল যখন আপনার এই ছবিটা অনেক ভ্যালুয়েবল হয়ে উঠছে তখন একটা আরও একটা ভালো পেজ যেটার অনেক অনেক হাজার হাজার লাখ লাখ লাইক ফলোয়ার রয়েছে তারা এটাকে আপনার এখান থেকে নিয়ে পোস্ট করে দিল এবং এটার তারা ওনার হয়ে গেল এই জায়গাটার সমাধান আমাদের এনএফটিতে রয়েছে এনএফটি ডিজিটাল অ্যাসেটগুলোর মালিকানার সমাধান দিচ্ছে সেটা কিভাবে সেটা হচ্ছে একটা চেইন রয়েছে ব্লক চেইন রয়েছে যে চেইনের মধ্যে আপনি যখন এটাকে পাবলিশ করবেন আপনি যে এটার ওনার আপনি যে প্রথম এটাকে তৈরি করেছেন সেটার একটা ডাটা এন্ট্রি করা যায় আপনি সেখানে ডাটাটা এন্ট্রি করবেন সাপোজ আপনার নাম সেখানে দিবেন আপনার ডিটেলস সেখানে দিবেন দিয়ে আপনি যখন এটাকে আপলোড করবেন তখন যে কেউ ইচ্ছে করলে এটাকে ডাউনলোড করুক না কেন সে এটার মালিক হয়ে যাবে না কেউ যখন কোনো এনএফটির গ্রাহক যখন এনএফটিটা কিনতে কিনতে আসবে প্রথমে সে এই এনএফটিটাকে আগে চেক করবে ব্লক চেনে ব্লক চেনে মালিককে হ্যাঁ যদি আপনার নাম সেখানে আছে ঠিক আছে সে আপনার থেকে কিনবে আর যদি দেখে যে না এখানে মালিক নেই আর যে বিক্রি করতে চাচ্ছে তার নাম নেই তাহলে বুঝে নেবে একটা স্ক্যামার থেকে আমার সরে যাওয়া উচিত সে সরে যাবে তার কাছ থেকে ছবিটা কিনবে না এইবার হচ্ছে তাহলে যে কিনবে সে কি করে এটার ওনার হবে মনে করুন আমার থেকে আপনি একটা এনএফটি কিনলেন আমি আপনার সাথে আমার সাথে একটা ডিল হলো ডিলের মাধ্যমে আমরা সমঝোতায় আমি আমার আঁকানো যে ছবিটা আছে ছবিটা আপনার কাছে বিক্রি করতে রাজি হয়ে গেলাম রাজি হয়ে গেলে আমি যখন আপনাকে এটা ট্রান্সফার করব তখন আমি ব্লক চেইনে আপনার নামটা এন্ট্রি দিয়ে দিব এবং আমার ব্লক চেইনের সেই অ্যাকাউন্টে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব যাতে আপনি সেখানে এটা আপনার নিজের নাম নিজের ডিটেলস বসিয়ে নিতে পারেন তখন প্রথমে দেখাবে আমার নাম ব্লকচেনে যখন যারা চেক করতে আসবে বায়ার যখন চেক করতে আসবে প্রথমে আমার নাম দেখাবে দেন নিচে আপনার নামটা দেখাবে এইভাবে আপনি যখন আরেকজনের কাছে সেল করবেন লিগালি তখন তার নামটা এন্ট্রি হবে দেন আরেকজন আরেকজন এভাবে নাম এন্ট্রি হতে থাকবে এবং কে এই ছবিটার বর্তমান মালিক সেটা ওইখান থেকে বের করা যাবে এবং কে ফিউচার মালিক ছিল একবার প্রথমের মালিককে ছিল সেটাও বের করা যাবে এবং কার কাছে সেল করা হয়েছে বর্তমান মালিক কে তা সেটাও বের করা যাবে এখন কথা হচ্ছে এই এক একটা ছবি এত টাকা দিয়ে মানুষ কেনে কেন এটা হচ্ছে একটা স্ট্যাটাস বলতে পারেন মানুষ পৃথিবীতে স্ট্যাটাস প্রকাশের জন্য অনেক কিছুই করে থাকে আপনারা আপনাদের আশেপাশে চোখ বোলালেই দেখতে পাবেন অনেক বড় বড় মানুষ ছোট ছোট জিনিস কিনে শুধু স্ট্যাটাসটাকে প্রচার করার জন্য শুধু স্ট্যাটাস নয় এটা হচ্ছে স্ট্যাটাসটা হচ্ছে একটা মেইন রিজন এনএফটি ক্রয় করার ক্ষেত্রে আরও কারণ রয়েছে এই এনএফটিগুলোর পিছনে ইতিহাস রয়েছে আমি বললাম প্রথম যে এনএফটিটা আমি আপনাদের দেখিয়েছিলাম এই যে সেভ থাউজেন্ডস অফ লাইভস যেটা এটার পেছনে একটা ইতিহাস রয়েছে যেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার মৃতপ্রায় রোগীদের বা মরণাপন্ন রোগীদের নিয়ে কাজ করে এমন একটা প্রতিষ্ঠান কর্তৃক তৈরি এই ইতিহাসগুলোর জন্যে এই এনএফটিগুলো মানুষ এত এত দাম দিয়ে কিনে থাকে প্রত্যেকটা এনএফটির পেছনেই এরকম কিছু কারণ আছে যে কারণে মানুষ এই এনএফটিগুলো কিনে থাকে অনেকে এটাকে কিনে রাখে পরবর্তীতে বেশি দামে বিক্রি করার জন্য অনেকে এটাকে শখের বসে কিনে ফেলে নিজের কাছে সংরক্ষণ করার জন্য এনএফটিগুলো মূলত এই দামেই বিক্রি হয় এই জন্যে মার্কেটে যত এনএফটি আসুক আমাদের যদি সুযোগ থাকে সেগুলোকে কালেক্ট করার তাহলে কালেক্ট করতে হবে যেগুলো প্রিমিয়াম সেগুলো পয়সা দিয়ে কালেক্ট করতে হবে পয়সা দিয়ে কালেক্ট করলে সেটার সেল হওয়ার লাভ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে এবং কিছু কিছু মার্কেট প্লেস আছে যারা ফ্রিতে এনএফটি প্রোভাইড করে থাকে মার্কেটে লঞ্চ করার সময় তাদের প্রচারের জন্য সেগুলোকেও আমরা কালেক্ট করে রাখতে পারি যাতে ভবিষ্যতে যখন সেগুলোর প্রাইস আপ হবে বা প্রাইস লিস্টেড হবে তখন আমরা সেগুলোকে সেল করতে পারি এই জন্যে আমি এই ধরনের যেসব সাইটগুলো আছে সেগুলো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব এই লিঙ্কগুলো আপনারা সবার আগে পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে কাছে পৌঁছে যায় এছাড়াও টুইটারে আমার আমাকে ফলো করে রাখতে পারেন এবং ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে সেখানে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এনএফটি নিয়ে যদি আমি কিছু বাদ দিয়ে থাকি মেইন কোনো বিষয় যেটা আপনাদের জানা আছে অভিজ্ঞ যারা দেখছেন ভিডিও আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ এবং যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন এবং ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সাধ্যমতো উত্তর দেওয়ার আর সেই সাথে সাথে আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওতে একটা লাইক করে দিবেন অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় এডিটিং করতে হয় একটা লাইক একটা কমেন্ট আপনাদের থেকে আশা করতেই পারি তো আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন